সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি সবুজ ইলেকট্রনিক্স ল্যাব সাইকনল Sabuj electronics engineering works and technical technical training সেন্টারের পক্ষ থেকে আমি আরেকটি টিভি সার্ভিসিং করার জন্য চলে এসেছি তো আজকের এই টিভিটি প্রবলেম হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই টিভিটির নাম হচ্ছে সনি এটা সাউন্ড শব্দ কিছু নেই আলো নেই পাওয়ার খালি শুধু লাল বাতিরই জ্বলে জ্বলে থাকছে কিন্তু কোনো ছবি দেখাচ্ছে না তো আমরা এটাকে এখন রিপেয়ারিং করব আপনারা আমার সাথে থাকবেন এবং পুরো রিপেয়ারিং রিপেয়ারিং প্রসেসটি দেখবেন এবং যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো শুরু করবো আজকের টিউটোরিয়াল এখন আমরা এই সনি সিআরটি টিভিটি নামিয়ে নেবো তো এই টিভিটি আসলে মোটামুটি অনেকটা পুরাতন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এই সিআরটি টিভিটি মশা হচ্ছে প্রচুর পরিমাণ ময়লা জমেছে তো আমরা এটা এখন রিপেয়ারিং করে নেব এবং রিপেয়ারিং সেরে এটাকে ওকে করে দিয়ে যাব যাতে আবার পুনরায় নতুনের মতন ব্যবহার করতে পারে সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের যে শ্রোতাগুলাই সাথে রয়েছে তারা খুব আজকে মনোযোগ সহকারে এই টিভি রিপেয়ারিংটি দেখবে হ্যাঁ পাশাপাশি তো রয়েছে ছোট ছোট বাবুরাও কোনো প্রবলেম নেই আমি তাদেরকে নিয়েই মজা করতে করতে টিভিটি কাজ তো আমরা ধীরে ধীরে টিভিটি খুলতে চেষ্টা করতেছি খুলে নিতেছি কারণ টিভিটি সম্ভবত আরও মেকানিক্সের কাছে দেখিয়েছে তো যাই হোক দেখাক আমাদের কোনো প্রবলেম নেই আমরা যত সমস্যাই হোক না কেন আমরা ওকে করে দিয়ে যাব আসলে টিভিটি বেশ পুরাতন হয়েছে তো আমি এটার স্ক্রুগুলি খুলে নিতেছি আসলে বাড়ি দিয়ে কাজ করাটা অনেকটাই কষ্টদায়ক হয় কারণ দোকানের হ্যাঁ, কাজটা বসা করাটা যতটুকু ইজি হয় হ্যাঁ, কিন্তু বাসার কাজটা ততটা ইজি না কারণ বাসায় একেবারে সরাসরি ডাইরেক্ট লাইন দিয়ে কাজ করতে হয় অনেকটাই রিক্স থাকে কিন্তু অনেক কাস্টমার রিকোয়েস্ট করে না করি যার কারণে বাড়িতে আসতে হয় তো আমরা কথার মাধ্যমে নিয়ে নিলাম টিভিটি ব্যাক খুলে নিলাম তো মোটামুটি টিভির কাঠটি দেখতে পাচ্ছেন একটু আলো ছাড়লে ভালো হয় বেশি একটা পুরাতন হয় দুই তিন বছর হয়েছে এটা ইউজ মানে কিনে নিয়েছে তারপর এটার যেই এবি ইনপুট আউটপুট যেই সকেটগুলি রয়েছে আর জম জব করে গিয়েছে তো এমনি দেখা দৃষ্টিতে এটার প্রবলেম পাওয়া যাচ্ছে না তবে পাবলাম পেয়েছি দুটি পার্টস খারাপ হয়ে গিয়েছে তা আমরা এটি খুলে নিচ্ছি সমস্ত কানেক্টিংগুলি দেখতে পারলেন এবার কাজটি অতি দ্রুত জটপট করে নেব যা খালি মিটার মাপ দিয়ে কোন পাশটি খারাপ হয়েছে সেটি বের করেই পাশটি লাগিয়ে দেব তাহলে আমাদের কাজটি সম্ভবত ওকে হয়ে যাবে তো আমরা আগে ভোল্টেজ ছাড়া মেপে নিই যে কোনো জায়গায় শর্ট রয়েছে কিনা শর্ট নেই শর্ট নেই শর্ট নেই শর্ট নেই শর্ট নেই তাহলে প্রবলেম প্রবলেম তো রোগটি পেয়েছি আমরা একটি ফিল্টার এবং একটি বিয়ার প্রবলেম হয়েছে একটু সময় নিব কারণ আরও একটু খুঁজতে হবে তার জন্য এটি স্কিপ করে নেব ওকে তো এই সেই দুটি ফিল্টার নষ্ট হয়ে গিয়েছে আর বিআর অ্যান্ড ক্যাপাসিটার তাই আমরা কাস্টমার কাছে দিয়ে দেব আর আমি নতুন দুটি পার্টস লাগিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এই দুটি পার্টস এখন আমরা লাগিয়ে দেব আশা করি টিভিটি ওকে হয়ে যাবে আদু আদু আদু আদি together. তোমরা কি খাচ্ছ আইসক্রিম আইসক্রিম কি বেরি বহুত মিষ্টি মিষ্টি লাগে আমরা lagi ini lang Sudah informasi তুমি যে krim kacau. এই আইসক্রিম খেলে কি হয় বহুত টেস্টি হ্যাঁ আসলে বেশি কিছু বলতে পারছে না তো সম্মানিত দর্শক আসলে এটিভিটি আরো আরও কয়েকবারই রিপেয়ারিং হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটার পরিস্থিতিটা খুবই ভয়াবহ সোল্ডারিংগুলি অত সুন্দর করে দেয়নি আমিও সোল্ডারিং করে হ্যাঁ, আসলে হ্যাঁ। পর্যাপ্ত পরিমাণ যদি মানে সোল্ডারিং না করা তাহলে দেখতে সৌন্দর্য না টিকসই কম এবং দেখতে পাচ্ছেন হ্যাঁ, পরিস্থিতিটা খুবই ভয়াবহ বলতে গেলে আমরা কাজটি করে নিলাম এখন আবার একটু মিটারে মেপে নেব যে ঠিক আছে এখন আমাদের সবকিছু ওকে আছে এবং সম্পূর্ণ ওকে তো আমরা এখন এটাকে লাইন দিব পাওয়ার দেব দেখি পাওয়ার দেওয়ার পর এটা কি দেখায় আশা করি সেটি ওকে হয়ে গিয়েছে কারণ ফ্যাটাস করে আসটি মেরে দিয়েছে এখন আমরা ফুল টেস্ট নিয়ে ফেলব তো ভোল্টেজ একশো বি ভোল্ট রয়েছে আমরা আর একটু কম ভোল্টেজ করে দেবো হ্যাঁ। যাতে করে বিদ্যুৎ কারেন্টটি কম খায় তো আমাদের টিভিটি কাজটি ওকে আমরা এটাকে ফিটিং করে নেব ওকে আমরা এটার ভোল্টেজ কমিয়ে দিলাম যাতে করে একেবারেই পারফেক্ট ভোল্টেজ কম ভোল্টেজ বিদ্যুৎ বিল কম খরচে টিভি এখন চলতে থাকে সিনা হুম Roda! Roda, né? Roda. Né? Tá this up. টিভিটি সম্পূর্ণ ওকে করে দিলাম এখন আমরা এটিকে ফিটিং করে নেব তো আমি টিভিটি আবার পুনরায় স্ক্রু লাগিয়ে ফিটিং করে দিচ্ছি কিন্তু বাইরে থেকে দরজাটা যে বন্ধ ছিল এটা তো পৃথিবী সম্পূর্ণ এখন ওকে আমরা এখন এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম